আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ইয়ো কি অবস্থা তোমার ভালো আছো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা আফটার লং টাইম তুমি আমার পাশে বাট তোমার চেহারা চুর চেঞ্জ হয়ে গেছে আট দিনে কাহিনী কি <laughs> এটা কি স্টাইল এটা কি স্টাইল বাই দা ওয়ে এটা কি স্টাইল এট ফার্স্ট কি স্টাইল এটা বলতে চাও না আচ্ছা ঠিক আছে বাট যদিও নাইস স্টাইল Uh, পছন্দ এই স্টাইল মাত্র বললা না নাইস স্টাইল আবার এই কি ঢং করো না ক্যামেরার সামনে আসলে ক্যামেরার সামনে আসলে আমি একটু ঢং করি এটা সবাই জানে বাট এই যে আট দিন যে আমি ঢাকার বাইরে যশোর সাতক্ষীরা খুলনা যে কাপে আসলাম কেমন লাগলো ভালোই লাগছে এটা দেখেও ভালো লাগছে যে কেমনে এতদিন মানুষ থাকে জোসনার আমি চাইছিলাম যে ওইখান থেকে আমি কুষ্টিয়া আর ওই সে ঝিনাইদাটা ফ্লপ করে কভার করে চলে আসি বাট আমি পারলাম না আমি কারণ আমাকে ওরা ওরা যে যে শোর যে স্পন্সর মানে কি তুমি চাইছো এই একদিন পরে তুমি আরো যাইতে ইয়েস ভাই দেখছো মুজগুলো কত বড় হয়ে গেছে তারিগুলো কত বড় হয়ে গেছে আছে ওর হ্যাঁ মানে ওর আমার সামনে কথা বলতে ভয় পাইতেছে না মানে ও তোমার কি অবশ্যই কি না না এই যে হাত দিয়ে এমনি চাপ দেয় দেয় হয় সাগরে টুডুম টুডুম দেয় না আমি কারো ভাবে না না না শিওর ওভার শিওর ওভার না আচ্ছা তুমি কি আমার ঢোকে টাকা নিয়ে নিছো নাকি শোনো এগুলো আবার কি চুপে লাগে না আসলে কাহিনী কি একটা আমি আমি একটা জিনিস বলি যখন যখন যখন আমরা ঢাকার বাইরে যাই তখন একটা মানুষ আমার ডয়েরটা সবসময় হাতায় সেই ডয়ারে হাতিয়ে কিছু কিছু টাকা সে সাইড করে এখন আমি যদি আচ্ছা তুমি এখানে দাঁড়াও এখানে তুমি আমার একটু খোলো না এটা মেসেঞ্জারটা খোলো না মেসেঞ্জারটা খোলো না একটু খোলো খোলো আরে খোলো না আজব তো আচ্ছা, না খোলো খোলো চেহারা দেখো খোলো পাসওয়ার্ড কি দাঁড়া তোমার চেহারাও ফোনে নেয় না তো আল্লাহ আচ্ছা, কত নিচে সো সো ও আমাকে মেসেজ দিছে টাকার ছবি এই টাকার ছবিটা কি করছে এখানে দানা দিয়ে দিছে তারপর তারপর শুনে না গাইস তারপর আমি একটা ভয়েস শোনাই একটু সাউন্ডটা শুনে দেখেন আরটু এখন আমি দেখ আমি কি মার পাঠাইছি বন্ধ কর টাকা তাড়াতাড়ি খবর আছে কিন্তু পুরো আমি পাঠাইছি এটা যখন আমি ঢাকার বাইরে থাকি এই কাজগুলো করি আমার পাঠাইছি টাকা তো এখন আমার ব্যাগে বাই জীবনেও না এই যে ও এগুলা বাড়ায় হুম আর এই বাদে আর কোনো কাজ কিন্তু ওর নাই বেসিক্যালি এটা বাংলা বাংলাদেশ না সরি মানে ঢাকা আসার পরে এটা আজকের কাহিনী তুমি এটা বাইরে থাকলে এই কথা আমার যে টাকাগুলো আছে এগুলো ধান্দা করে দেড়শো আমি খুব জলদি আট দিনে শো শেষ করে চুরি চলে আসছি আমার সেই টাকাগুলো বাঁচানোর জন্য আমি কি তোমার বন্ধু লাগে তুমি আমার কাম দিয়ে দিছো কেন তুই আমার বন্ধু না তুই আমার জাস্ট ফ্রেন্ড লাগে আমার কথা আগে শুনতে দে আমি কি তোমার বন্ধু লাগে নাকি তুমি আমার ইয়া করবে না তুই আমার জাস্ট ফ্রেন্ড চুপ থাক তোমার কিন্তু হাতে বেশি চলে চুপ থাক আমার আমি একটা কথা বলি আমাকে বলার সুযোগ দিতে হবে এগুলা কি তুমি খেলে একাই বলবা নাকি আচ্ছা বলো সুযোগ দিলাম যাও কথাটা হইছে এতদিন টাকা ছিল না আমি আজকে বিকেলে এমনিতেই বসে কি যে আমাকে এক হাজার টাকা দাও তো দেখি টাকা কোনে খালি আমার সামনে বসে তো আমার একটু টাকা চাইতে মন যাবে না তাই আমি বসি যে আমাকে একটু টাকা দাও তো এক হাজার টাকা পরে বিশ টাকা নিয়ে আসলে বিশ টাকা নিবা বিশ টাকা পরে যখন আমি বিশ টাকা বসে রাগ করে আমি বসে না দরকার নেই আমার টাকা পরে বলে আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা নিতে পারো পাঁচশো টাকা পরে সাতশো পরে আসলে ওই সময় আমার মানে মাথাটা তো ঘুরেছে আমার একটু ঘুম ঘুম আসছে তাই আমি আর নেই নেই টাকা টাকা চাইনি পরে আমি আমার যখন আমি হুশ আসছে মানে সরি হুশ না মানে ঘুম ভাঙছে তখন আমি বলছি যে কি যেন ঘুমের মধ্যে টাকার কথা শুনলাম আমি টাকা পরে বাইরে গেছে অফিসে আমি টাকা ওই সময় নিছি কিন্তু কসম এখন পর্যন্ত আমি টাকা ডয়ার দিয়ে বের করে ছবি তুললে ওকে পাঠাইছি আমি নিজে এখন ডয়ারে আছে আর ডয়ারে আছে খোদার কসম কাটতে এই জায়গায় এই টাকাটা দেখবো কি পরে আমি আবার নাই গেছে কারণ আমি তো টাকাটা গুণ নেই আমার তো মাথা খারাপ হয়ে গেছে তাই তাড়াতাড়ি ছুটতে এটা সব থেকে এটা যদি মিথ্যা কথা হয় পাঁচ টাকা এদিক দিয়ে ওদিক গেলে হ্যাঁ মনে থাকে হে কই হেড নাকি টাকা গুনে নেয় তুই এত বাটপাড়ি শিখছে কই দিয়ে চিটার আমরা আমি টিচার নট চিটার আমি চিটার আচ্ছা, এত কথা বাদ দেই সো ওয়াচিং দিস ভিডিও যদিও আমরা পরে আমাদেরকে দেখছেন একসাথে আর কি বাট একটা ব্যাপার যে সাতটা বাজে ব্লগ আসতেছে সবাই পরে দেখছেন আমি আজকে একটু বসে না আমি আজকে ঠিক সকালবেলার ভিডিও যদি এটা ঠিক সাতটা বাজে ইউটিউব চ্যানেল ভ্লগ আসছে ইউটিউব চ্যানেলে যশোর ভ্লগটা আপলোড হবে যশোর পরে খুলনা দেন সাতক্ষীরা ভ্লগ সবাই দেখবেন অনেক ভালো লাগবে এই যেগুলো বানাও যে এগুলো বানাই বানায় আপলা বানাবার ভিডিও বানায় ভিডিও বানায় রোস্ট করে বানায় আচ্ছা সেটা তো আমার কষ্ট হয় আমার ভিডিও তোমার ঠিক দেই দেখে কষ্ট হবে না ক্যামেরাটা অফ করো তারপর কিছু কথা এই বাই বাই গাইস দেখলাম তোমার কত ভিডিও আমি কাদের সাথে অনেক ভালোবাসা মানুষদের সাথে অনেক ভালোবাসা বয়েস ভালোবাসার মানুষদের সাথে হ্যাভ ফান পিস দাড়ি মোচ কাল কাটতে হবে ইউ নো আচ্ছা বাই আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস বাই ব্লগে দেখছস না তুই এটা অফ কোর্স যশোর ব্লগে আপলোড হবে এটা দেখেন সবাই বাই বাই